পিছে জীবনে রন্ধনুটা মুছে যাবে একদিন জেনে না থাকতে সময় খোদা রাহে থাকতে সময় খোদা রাহে নিজের জীবনটা সুপে দাও নিজের জীবনটা সপে দাও মিছে জীবনে রংধনুটা মুছে যাবে একদিন জেনে না থাকতে সময় খোদা রাহে থাকতে সময় খোদা রাহে নিজের জীবনটা সপে দাও নিজের জীবনটা সুপে দাও এ ধরা মিছে মায়া বন্ধ ভালোবাসা মিছে কুন্দ ভেঙে যাবে একদিন এই ঘর থাকবে না চিরদিন বাসা এ ধরা জীবনের পরিণতি জীবনের পরিণতি সর্বদা সবখানে মিলে না মিছে জীবনের রন্ধনুটা মুছে যাবে একদিন জেনে না থাকতে সময় খোদার রাহে সময় খোদা রাহে নিজের জীবনটা সুপে নিজের জীবনটা সুপে দাও যে জীবনে এসেছে প্রভাত সন্ধ্যার সাথে হবে মেলাকা এ জীবনে আসবে সমাপ্তি বন্ধ যে জীবনে এসেছে প্রভাত সন্ধ্যার সাথে হবে লতা এ জীবনে আসবে সমাপ্তি বন্ধ হবে যত প্রাপ্তি জীবনের মোহে পড়ে সকল বিবাদ জীবনের মোহে পড়ে সকল বিবাদ হিংসা ভেদে সব ভুলে যাও মিছে জীবনের জীবনে রামধনুটা মুছে যাবে একদিন জেনে না থাকতে সময় খোদার রাহে থাকতে সময় খোদার রাহে নিজের জীবনটা ছুটে দাও নিজের জীবনটা সুপে দাও মিছে এই জীবনে রামধনুটা মুছে যাবে একদিন জেনে না থাকতে সময় খোদা রাহে থাকতে সময় খোদা রাহে নিজের জীবনটা সুপে দাও নিজের জীবনটা সুপে দাও কত আর করবে গাড়ি বাড়ি পরে রবে যত সব গহনা শাড়ি মুছে যাবে সকল অহমিকা যেতে হবে শুধু একা কত আর করবে হবে শুধু সব ভুলে রুজু হও খোদার পথে সব ভুলে রুজু হও খোদার পথে মুক্তির পথে যদি ফিতে চাও মিছে এই জীবনের রংধনুটা মুছে যাবে একদিন দেনে না থাকতে সময় খোদা রাহে থাকতে সময় খোদা রাহে নিজের জীবনটা সপে দাও নিজের জীবনটা সপে দাও মিছে জীবনে রামধনুটা মুছে যাবে একদিন জেনে না নিজের জীবনটা সপে দাও নিজের জীবনটা সপে দাও